আনতেছিল আমার না না না আগুন আরো বাড়তো আর পানি লস করতেছে পানিটা বন্ধ কর আমি পানিটা বন্ধ করু হ্যাঁ, দিলে তো হয় ভরে দিলে তো Thank you. Rui César. এই শালা একটা ইউনিট কাজ করতেছে একটা ইউনিট সারা বাড়ি এই একটা ইউনিট কাজ করতেছে আর এই শালার একদম

Thank you.